অনেকেই বলে রোজা অবস্থায় মারা গেলে সে জান্নাতি কথাটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহর জন্য রোজা রোজা রোজা পালন করে থাকে নামাজ ঠিক মতো পড়ে থাকে হজ ফরজ হয়ে থাকলে হজ করেছে জাকাত ফরজ হলে জাকাত দেয় তাহলে রোজা অবস্থায় মারা গেলে তো সে জান্নাতি হবেই